রেডি স্যার আরে ভাই আপনি গো মন খারাপ কি ওরে জানো না নাকি ফ্রি ফায়ার তো ব্যান হয়ে যাইতেছে oh, আরে সর্বনাশ কার সিনার ভিতরে এত বড় কলি যে আমাকে ফ্রি ফায়ার ব্যান করে আরে তো ফ্রি ফায়ার ব্যান ভালো আমার বাড়িতে ভাই ছোট ছোট ধরে বাচ্চা ভাই হারারা দিনই ফ্রি ফায়ার খেলে ফ্রি oh, ফায়ার বন্ধ হইলে একটু শান্তি পামু আব্বে হালাই তুমি তো দেখতেছি এক নাম্বার রাজাকার তোমার দেশে রাখছে কোন হালায় আর যত ধুরুমিয়া কথাবার্তা কিন্তু হিসাব করে কইবেন oh, ও নো রে বাপুরে তোমাগো যন্ত্রণায় জীবনটা মোর তেনা তেনা হইয়া গেলে ফ্রি ফায়ারের বিদায় অনুষ্ঠানে ঝগড়া করুন যাব না সবাই মোনাজাত ধরো একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না আই আই আই আরে শালার মতো রাত চুপ উনি বললেন শালার বুদেরা দেন শালার বুদেরা আরে বানারাই যাবে না আল্লাহর কাছে বিচার রইল ফ্রি ফায়ার ফ্রি ফায়ার জিন্দাবাদ জিন্দাবাদ ও ভাই স্লোগান দেন না